চিন্তা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও মিছে জীবনে রংধনুটা মুছে যাবে একদিন জেনে না খাতে সময় খোদা রাহে খাতে সময় খোদা রাহে নিজের জীবনটা সুপে দাও নিজের জীবনটা সুপে দাও এ ধরা মিছে মা জীবনের পরিণতি জীবনের পরিণতি সর্বদা সবখানে না জীবনের রামধনুটা মুছে যাবে একদিন সুপেদা নিজের জীবনটা সুপেদা দাও যে এসেছে প্রভাত সন্ধ্যার সাথে হবে মোলাকাত এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি যে জীবনে এসেছে এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি জীবনের মোহে পড়ে সকল বিবাদ জীবনের মোহে পড়ে সকল বিবাদ হিংসা বিভেদ সব ভুলে যাও মিছে এই জীবনে ব্রাহ্মণতা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা ছুটে দাও নিজের জীবনটা ছুটে দাও মিছে এই জীবনে রামধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও কত আর করবে গাড়ি মুছে যাবে সকলমিকা যেতে হবে শুধু কত আর করবে গাড়ি বাড়ি পড়ে রবে যত সব গহনা শাড়ি মুছে যাবে সকল যেতে হবে শুধু পথে সব ভুলে রুজু খোদার পথে মুক্তির পথে যদি ফিরতে চাও মিছে এই জীবনে রন্ধনুটা মুছে যাবে একদিন দেনে না থাকতে সময় খোদার রাহে মিছে জীবনে রামধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে নিজের feda